ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলে ভুলি না গেল না তুই ভালো না তুই ভালো না জীবন আমার রসতলে তোর ছ চারদিকে তোর শূন্য দশা আমি পাশে ছিলাম নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম আমার তলে তোর ছলনা তুই ভালো নামে তুই ভালো না কেমন করে ঘুম আসে তোর দিয়েছ আমাকে ছুড়ে মারলি অভিযোগের তীর বারে বারে বলেছিলি সব অনুভব আমি মিথ্যে অনুভবের শিকার কাতে হবে জানি তুই ভালো না তুই ভালো না জীবন আমার রসাতলে খবর নিলি সুখের বলি হলাম আমি অবশেষে ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম পিঞ্জরের আমি তুই ভালো তুই ভালো না ভালোর মুখোশ told